আমি কি করিব রে ও প্রাণনা তুমি বিহীনে আমার সোনা যাওয়া সার হয়েছে समझा तो হায় প্রেমিক যারা জানে তারা বন্দিয়া মন কিনে হে তুমি প্রেম সাগরে হে বাইলে বর্ষি তুমি প্রেম সাগরে হে বাইলে বর্ষি তাতে shape আমি বাধায় আছি ঋণে চিরয় অপরাধী আমি বাধায় আছি ঋণে তোমার কাছে চাহে